আসসালামু আলাইকুম আমি জাহিদ পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি লাইভে আসলাম আর কিছুক্ষণ পরই হয়তো বারোটা বেজে যাবে আজকে সারাদিন ছিল আট তারিখ কালকে সারাদিন হলো নয় তারিখ আর হয়তোবা চার পাঁচ মিনিট বাকি আছে ঠিক শেষ মুহূর্তে কথা বলতে আসলাম আজকে সারাদিন অবজার্ভ করলাম আসলে কি ঘটছে সকাল থেকে দেখলাম ফেসবুকে এই ট্যাগ দেয় সেই ট্যাগ দেয় গ্রুপে পাঠায় মেসেঞ্জারে চ্যাট পাঠায় যে নারী দিবসের শুভেচ্ছা নারী দিবসের শুভেচ্ছা ভালো কথা নারী দিবসের শুভেচ্ছা আমাদের যে আসলে এই শুভেচ্ছা নারী দিবসের শুভেচ্ছা নিয়ে আমার যে একটা কথা বলা উচিত তো সেই উচিত বা ওটা কি বলে পারপাস থেকে আমি কিছু কথা বলতে আসলাম আসলে নারী দিবসের সারাংশটা কি বা সারমর্মটা কি আফরিন আফরিন সোনিয়া আমাদের সাথে জয়েন করেছে ধন্যবাদ আফরিন সোনিয়া আপনি একজন নারী সব নারী দিবসে সবার প্রথম আমার লাইফে জয়েন করার ছেলের আজকে মেয়েরা করলো তো thank you thank you very much Afrin Sonia আপনাকে তো বেশি কিছু বলবো না খুব অল্পতেই লাইভটা শেষ করবো কারণ রাত্র প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে সবাই এখন ঘুমাতে যাবে কিন্তু আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বা কথা কি শুনতে পান কিনা আফরিন সোনিয়া একটু কনফার্ম যদি করতেন খুব ভালো হতো কারণ আমি তার কাউকে দেখতে পাচ্ছি না কারণ কথা না শোনা গেলে কথা বলে আর লাভ কি বিভিন্ন সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো বা কথা নাও শোনা যেতে পারে এই জন্য একটু কনফার্ম করেন তাহলে আমি কন্টিনিউ চলে যাচ্ছি জাহিদ ভাই জি স্মরণিকা চৌধুরী জি স্মরণিকা চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আপনার এক বারোটার সময় লাইভটা দেখতে এসেছেন তো যে বিষয়টা বলতে যাচ্ছি নারী দিবস পুরুষ দিবসও আছে এখন আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে দিবসটা কেন কার্যকারিতা কী দিবসটা কেন পালন করা হয় দিবসটা কী জন্য নির্ধারণ করা হয়েছে দিবসটা কিসে এই দিবসটা কারা কারা উপকৃত হবে এই দিবসটা কাদের আনন্দের সময় এই দিবসটা কাদের জন্য উপকারে আসবে অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে একটা দিবস আসে বিশেষ করে মে মাসের এক তারিখে অসিফ জাহান ধন্যবাদ অসিফ জাহান তোমাকে তো এই দিবসটা আমি খুব আপসেট আমি আজকে রাস্তায় গেলাম আমি আরও আপসেট হয়ে যখন দেখি মেহেলা মেহেলা না কি এটাকে বলে পহেলা পহেলা মে মানে মে মাসের এক তারিখে যখন কেউ ছুটি পায় না অথচ কত ত্যাগ প্রতীক্ষা সংগ্রামের মাধ্যমে এই মে মাসের এক তারিখ শ্রমিক দিবস শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় সেটা একটা ইস্যু কিন্তু নারী দিবস উচিত ছিল কি প্রত্যেকটা নারীর উচিত ছিল তাদের কর্মস্থল থেকে ত্যাগ করা রাজপথে নেমে আসা এবং কয়েকটা জায়গায় যেমন আমি যখন দশ নম্বর থেকে তেরো নম্বরের দিকে যাই বা চোদ্দ নম্বরে যাই আমি পুলিশ ক্যাম্পের সামনে বা পুলিশ সিটি স্কুলের আগে পিছিয়ে কয়েকটা মহিলাদের ঐক্যজোট বা বিশ পঁচিশ ত্রিশ জন হবে ঐক্যজোট হতে দেখেছি প্রেস পরিষ্কারভাবে টুকটাক সামান্য ছিল কিন্তু এটা কি উচিত ছিল কি না এটা কি উচিত ছিল কি না আজকে আট তারিখে আটই মার্চ যদি ওমেন্স ডে হয় মহিলা দিবস হয় তাহলে মহিলাদের মহিলাদের বা মেয়েদের বা মাদের বা বোনদের আমার যে মা আছে বোনদের উচিতটা ছিল কি রাজপথে থাকাটা উচিত ছিল বা রাজপথের থেকে তাদের কিছু দাবি আদায় করা উচিত ছিল বা তারা কেন আজকে জবটা করলো তারা কেন আজকে অফিসে গেল লজিক কি একটা দিবস একটা দিবস অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে অনেক কষ্ট করে একটা দিবসকে অর্জন করতে হয় একটা দিনকে নির্ধারণ করতে হয় সেই দিনটাকে যাতে আমরা সুন্দর জামা কাপড় পরে সুন্দর করে অফিসে ডেকোরেশন করে যাওয়াটাই তো দিবস না দিবসের কিছু তাৎপর্য থাকবে দিবসের কিছু কার্যক্রম থাকবে দিবসের কিছু সুনির্দিষ্ট কি বলে এটাকে দিবসের সুনির্দিষ্ট কাজ সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে যে একটা নারী দিবস নারীরা এই এই এই জিনিসগুলো চাচ্ছে বা তারা এভাবে বা তাদের জীবনটা পরিচালনা করতে চায় বা নারীরা কিভাবে নিজেদেরকে সংঘবদ্ধ হয়ে একটা প্রতিষ্ঠিত হয়ে একটা সমাজ একটা দেশ রাষ্ট্র একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে কিছু প্ল্যানিং উচিত ছিল করা কিন্তু কোনো নারী এটা করে না রাস্তায় দাঁড়াইয়া চার পাঁচজন একটা চার পাঁচটা স্লোগান দিলেই কিন্তু দিবস শেষ না প্রত্যেকটা দিবসের একটা কার্যকারিতা থাকবে প্রত্যেকটা দিবসের একটা তাৎপর্য থাকবে প্রত্যেকটা দিবসেরই একটা মূল্যবোধ থাকবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আজকে নারীরা কি করছে নারীরা আজকে নারী দিবস বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবস দেখেন ইউরোপের নারীরা কি করেছে আর বাংলাদেশের নারীরা কি করেছে পার্থক্যগুলো দেখেন যে তারা কি করেছে আর আমরা কি করেছি নারীদের উচিত ছিল কি নারীদের উচিত ছিল আজকে টোটাল কাজ বন্ধ করে দিয়ে রাত পথে নেমে তাদের কিছু কথা মানুষকে জানানো তাদের চাওয়া পাওয়া কি নারীরা দুর্বল এটা আমি বিশ্বাস করি না নারীরা অবহেলিত এটা আমি বিশ্বাস করি না নারীদের মানে কার্যকারিতার দিক থেকে একটু দুর্বল থাকবেন স্বাভাবিক ব্যাপার এটা সৃষ্টিকর্তা প্রদত্ত যদি শক্তি কম থাকে কোনো বিষয় না কিন্তু বুদ্ধিমত্তার ব্যাপার একটা থাকে কারণ নারী যদি এতই বুদ্ধি কম থাকতো নারীরা কখনোই বিজ্ঞানী হতে পারতো না নারীরা কখনোই পারতো না ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে অবশ্যই নারীদের বুদ্ধিমত্তা আছে নারীদের মেধা আছে তো আজকের ঘটনাটার জন্য আমি খুবই আপসেট খুবই হতভম্ব খুবই বিস্মিত ইভেন দো লাস্ট যেই মে মাসের এক তারিখে গেল দুই একুশ সালে সেটার জন্য আমি হতভম্ব বিস্মিত তখন আমাদের অফিস খোলা ছিল অথচ কত সংগ্রামের পর এই দিনটা আমরা পেয়ে যাই অসিফ জাহান একটা কথা বলেছেন সবাই রাজপথে নেমে আসুক অবরোধ হবে দাবি আদায় হবে না সেটা ঠিক আছে আমি বাস বেসিক্যালি এটা মূল মানে অবরোধ বলতে চাচ্ছি না বা এটা আমি বোঝাতে চাই না আমি বুঝাতে চাচ্ছি যে নারীদের আজকে কি করা উচিত ছিল সেইটা সেইটা নারীরা কিন্তু পারত কিছু যুক্তিসঙ্গত কথা তুলে ধরতে নারীরা পারত অনেক কিছুই করতে নারী দিবসে যেমন ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ আরও যে দিবসগুলো থাকে মানুষ কোথায় থাকে বা পহেলা মেতে আমরা রাস্তায় থাকি তো নারীদের আমি শ্রদ্ধা করি স্নেহশীলতার জায়গায় বা ভালোবাসার জায়গায় তাদেরকে ছোট করার কোনো সুযোগ নেই কিন্তু বিষয় যেটা হচ্ছে আমি যেটা বলতেছি নারীদের আজকে কিছু এই যে সুন্দর করে ডেকোরেশন করে যেভাবে তার অফিসটাতে গেল বা সুন্দর করে ডেকোরেশন করে অল্প পরিসরে হোক বা রাস্তাটা নেমেছে এইভাবে সুন্দর একটা ডেকোরেশন যদি তারা দেশের জন্য করতো এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতো এরকম সুন্দর ডেকোরেশন সুন্দর প্ল্যানিং যদি দেশের জন্য করতো সেই জায়গাটা কেন তারা গেল না এটা নিয়ে আছে আমার কথা সেই জায়গাটায় কেন না এরা চিন্তা ভাবনা করলো কারণ নারীদের এখন অনেক সুযোগ সুবিধা আছে আমরা যে কাজ নিয়ে জায়গায় জায়গায় আটকে যাই মানুষ চ্যারিটি ওয়ার্ক করি সোশ্যাল ওয়ার্ক করি বা যেটাই করি না কেন বা সামাজিক সংগঠন করি সমাজ অধিদপ্তর করি যেটাই করি না কেন কিন্তু একটা নারী গেলে তার সম্মানটাই আলাদা হয় তার রেসপেক্টটা আলাদা হয় তো সেই জায়গায় কিন্তু এখন নারীদেরই ছেলেদের তুলনায় নারীদেরই বেশি কাজ করতে হবে তো সেই জায়গাটা আমার প্রশ্নটা যে নারীরা চাইলে কিন্তু আজকে একটা সুন্দর করে একটা ডেকোরেশন করে কিছু একটা প্ল্যানিং দিতে পারতো বাংলাদেশকে তো সেই জায়গাটা তারা যায় না তারা সুন্দর কাপড় চোপড় করেছে তারা সুন্দর ডেকোরেশন করেছে সুন্দর করে অফিসে গেছে অফিসে যাওয়া কি আজকে ওনাদের উচিত হয়েছে এরকম একটা দিনে আমি সেইটা বলতে যাচ্ছি অবরোধ করুক বা না করুক নারী দিবস নারীরা ঐক্যবদ্ধ হলে আমার মনে হয় না আটকায় রাখতে পারবে তো আজকে কি নারীদের অফিসে যাওয়াটা উচিত হয়েছে কারণ সরকারি নারীরা পর্যন্ত অফিসে গেছে গভর্নমেন্ট নারীরা অফিসে গেছে এটা কোনো কথা মানে তাহলে দিবসটা কিসের জন্য পালন করা হয় যদি যদি আমি যেটা মনে করি আমি হয়তো বা দিবস সম্পর্কে তো ভালো বুঝি না বা জানি না যদি দিবসটা দিবসটা তো নিশ্চয়ই এমনি এমনি আসে না দিবসটা নিশ্চয়ই কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে কোনো একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো একটা ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দিবসটাকে নির্ধারণ করা হয়েছে এবং সরকার থেকে বা রাষ্ট্র নায়ক যারা থাকে সারা পৃথিবী সবাই সিদ্ধান্ত করবো হয়তো একটা দিবস নির্ধারণ করা হয়েছে যে নারীদের জন্য একটা দিবস পালন করা উচিত সেই জায়গাটায় নারীরা কি করছে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন রাজপথে থাকা না থাকা নিয়ে আমার কোনো প্রশ্ন নয় তো এখন আর কথা বলে লাভ নাই যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি প্রত্যেকটা মাদের কাছে প্রত্যেকটা বোনদের কাছে কিছু প্ল্যানিং চাই যে আপনারা কিছু প্ল্যানিং দেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো সুন্দর হতে পারে আপনারা যেভাবে সুন্দর ডেকোরেশন করে আজকে অফিসে গিয়েছেন যদিও নারী দিবস যেহেতু যদি আপনারাই বলেন নারীদের সম্মান করা উচিত নারীদের শ্রদ্ধা করা উচিত নারী দিবস আজকে আমাদের অনেকে আমার মেসেজ পাঠাচ্ছে অনেকে ট্যাগ করছেন কিন্তু বিষয়টা হচ্ছে অনেক কিছুই করে কিন্তু নারীদেরকে দায়িত্ব নিতে হবে সব দায়িত্ব শুধু ছেলেদের দিলেই হবে না যে অমুক করো সমুক করো সব শরীরের যত শক্তি প্রয়োগ করে সংসার চালাও বা এই করো সেই করো সব দায়িত্ব ছেলেদের দিলে হবে না দেশের জন্য জাতির জন্য ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অবশ্যই নারীরও দায়িত্ব নিতে হবে তখন দেশ এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে নারীদের কাছ থেকে বা মাদের কাছ থেকে বা কাছ থেকে চমৎকার একটি উজ্জ্বল ভবিষ্যৎ চমৎকার উজ্জ্বল ভবিষ্যৎ তারা গড়ে দিতে পারবে এই প্রত্যাশা নিয়ে আমি জাহেদ ইস্তিয়ার আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি তত আবার লাইফে চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাও টিল দেন আল্লাহ